পাবেন ইন্না আউওয়ালাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু যদি সব মানুষগুলা সব জিনগুলো সব মানুষ আর জিন একত্রিত হয়ে খোলা প্রান্তের ভিতরে যদি দাঁড়ায় যায় আল্লাহর কাছে যদি চাওয়া শুরু করে আল্লাহ যদি একজন একজন করে প্রত্যেকের মনের চাহিদা পুরা করে দেয় মা মিম্মা যালিকা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখয়াতু ইযা উদখিলাল বাহর সমুদ্রের ভিতরে সুই প্রবেশ করে সুই উঠালে সমুদ্র যেমন টের পায় না আল্লাহ যদি সবার মনের আশা পুরা করে দেয় এতটুকুন পরিমাণও আমার আল্লাহর ভান্ডার থেকে ফুরাবে না চিল্লায় বলেন আল্লাহ আকবর তাহলে এখান থেকে মির্জাপুর কয় কিলো কয় কিলো তার মানে আমার ভাষা না বোঝার কোনো সুযোগ নাই আমি আপনাদেরই ছেলে তো এই জন্য অন্তত সবাই ইনশাল্লাহ ওই যে আমার বা দিকে যারা আছেন আপনারা খুব মহাব্বতের আপনারা একটু ব্যালেন্স ঠিক করে আমরা সবাই বসি আল্লাহ আমাদেরকে কবুল করুক বারাকা দান করুক পড়িয়া আমিন এই দিকটা যারা দাঁড়িয়ে আছেন আমরা একটু বসবো মেহরবানি করে আমার দেখতে ইচ্ছে করলে প্রয়োজনে কাছাকাছি বসবেন কিন্তু দাঁড়ায় থাকা যাবে না কারণ দাঁড়ায় থাকলে আল্লাহ খুব বেজার হয় আমি তো নিজে দাঁড়ায় না আমি নিজে বসে আছি আপনাদেরকে ও ও আচ্ছা আচ্ছা মাউটটা নিচে নামায় দিলে মাউটটা নিচে নামায় দিলে আমার চেহারা দেখা যাবে আপনাদের কাছে নাকি ভালো লাগবে যেহেতু আমরা একই এলাকার মানুষ আপনাদেরকে মাহফিল করতে আসলে আমার হৃদয়টা জ্যাবলে দিবা তোমার অসুবিধা এখন ঠিক আছে আচ্ছা ঠিক থাকলে আর কষ্ট না দিই সেও তো আমার শ্রোতা শখ করে আসছে আজকে হুজুরে ওয়াজ শুনবে তো তারেও ব্যস্ত করা দরকার নাই আমরা যারা এখন আসতেছি আলহামদুলিল্লাহ অনেকেই এখন আসতেছেন কথাবার্তা ছাড়া সরাসরি আমরা বসে পড়ব ইনশাআল্লাহ ইন্নাল হামদালিল্লাহ حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الاولى والاخره وهو على كل شيء قدير اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله فهو الواحد الاحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আসুন জলজল ভাস্বর সত্যপূর্ণ মহিমান্বিত আল কোরআন আল করিম হৃদয় থেকে অনুধাবন করে আমরা পড়ি তেলাওয়াত করি তাফসির ইনশাআল্লাহ শোনার চেষ্টা করব আল্লাহ যেন আমাদেরকে কবুল আর মঞ্জুর করে সকলে পড়ে না আমি সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ اقترب للناس حسابهم وهم في غفلة معرضون সকলে একবার পড়ি সদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা رسوله نبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله নহে সমাপ্ত কর্ম মদের অবসর কথা বিশ্রামের উজ্জ্বল হয়ে ফোটে নিয়াজ সুবিমল জ্যোতি তৌহিদের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آله ধন্য গো মেনা ধন্য আপনার জিন্দেগি আপনার উদরে জন্ম নিলেন দুজাহানের প্রাণের নবী আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل সকলে পড়ি বালা গাল্লা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله বিসমিহি তাআলা আল্লাহ পাকের নামে শুরু করছি ভয়াসন গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক মোতাবার্রাক তাফসিরুল কোরআন মাহফিল এই সুন্দরতম মোতাবার্রাক আয়োজনের যিনি সভাপতি জনাব ডাক্তার মোহাম্মদ শওকত আলী সিদ্দিক সাহেব সিনিয়র প্রভাষক বড়চাপা ডিগ্রি কলেজ আমি ভুল না করলে সম্ভবত ইনি হবেন কুঞ্জন ও আচ্ছা মাশাল্লাহ জনাব শৌকত আলী সাহেব তিনি খুবই আলোচনা করার সুযোগ নেই কিন্তু আমার মোটেও ইচ্ছে ছিল না একেবারে সংক্ষিপ্ত আলোচনা করতে তো যাই হোক যেহেতু ঢাকা থেকে আসতে হয়েছে আবার আরও একটা প্রোগ্রাম সেই সুদূর সিলেটে এজন্য কথা না বাড়িয়ে সংক্ষিপ্ত পরিসরে আজকের এখানে আমরা কথা বলবো এখানে ইনশাআল্লাহ সালাতুল আসর আদায় করে এরপরে আমরা আমাদের বাড়ির দিকে মুভ করবো পরেন ইনশাআল্লাহ রাজি আছেন কে কে পঞ্চাশ পার্সেন্ট শুনেই বাড়ি চলে যাবেন হাত উঠায় দেখান বুঝছি না হুজুর বুঝছি না এই যে সহজ সরল ভাবে বলে দিলেন বুঝছি না আল্লাহ খুশি না বেজা রসুল আমাদেরকে আদর করে বলেছেন গিরুন করিম যারা মোমেন তারা হয় সম্ভ্রান্ত বোকা শোকা একটু সহজ সরল এই সহজ সরল মানুষদেরকে যিনি ভালোবাসেন তিনি কে আর যারা মোনাফেক তারা হয় খিব্বুল লাইম দূর্ত চালাক চতুর খুব বেশি চালাকি এটা আল্লাহ পছন্দ করেন না তো আপনারা থাকবেন তো ইনশাল্লাহ এবার দেখতে চাই আশি পার্সেন্ট শুনে কে কে চলে যাবেন হাত উঠায় দেখা এন একজন যুবক হাত তুলছে হুজুর যত আজি করবেন আশি পার্সেন্টের হেবার আর যাইতাম না আশি পার্সেন্ট পর্যন্ত শুনবো এরপরে চলে যাব আপনারা থাকবেন তো ইনশাল্লাহ এবার আসুন আমরা আমাদের মালিকের আলী শাহ দরবারে যে মালিক দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে এই সুন্দরতম মাহফিলে পরন্ত বিকেলের শৈত প্রবাহের এই সময়ে আল্লাহ তালা আসার বসার বলার শোনার তৌফিক দিলেন একদিকে করোনাকালীন প্যান্ডামিক সিচুয়েশন সারা দুনিয়া নিস্তব্ধ প্রায় ঠিক এই মুহূর্তে আল্লাহ তালা দয়া করে মায়া করে আমার দেশ বাংলাদেশে এখনো পর্যন্ত মাহফিল পর্যন্ত চলছে এই সুযোগটুকুন দিয়েছেন আমার মালিক সে আল্লাহ পাকের আল দরবারে শুক্রিয়াতান জবান খুলে সকলে পড়ি কালিমাতু শুক্র আলহামদুলিল্লাহ প্রশংসা কার আর একটু মহাব্বত নিয়ে বলেন প্রশংসা কার আপনাকে আল্লাহর প্রশংসা করতে রাজি এই একটা কাজও যদি প্রতিনিয়ত মন থেকে করতে পারেন যিনি জান্নাতের প্রথম কাতারে আপনাকে জায়গা করে দিবেন তিনি কে আল্লাহর হাবিবের সাদ করেন ইলাল জান্নাতের প্রথম কাতারের জন্য আল্লাহ যাদেরকে ডাকবেন কাছে নিয়ে আসবেন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন ফেরেস্তারা রে আমার এই গোলামগুলো জান্নাতের প্রথম কাতারে যাবে কোন মানুষগুলো তারা হবে দুনিয়ার জীবনে সুখে ছিল কষ্টে ছিল যন্ত্রণায় ছিল পরীক্ষার মধ্যে ছিল ওই অবস্থায় যদি আপনি প্রশংসা আদায় করেন আল্লাহ শুক্রিয়া আদায় করেন ভেঙে যদি না পড়েন আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যদি ধৈর্য ধারণ করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান হিসেবে আপনাকে জান্নাতের প্রথম কাতারের জন্য দাঁড় করাইয়া দিবে তাহলে কাজটা কি খুব কঠিন বিপদে পড়ছেন পড়বেন একজনে কইছে সহজ একটু বিপদে পড়ো যদি জিগান কেউ কেমন আছেন কপালের মধ্যে ঠাডা পড়ছে দেখুন না এ হচ্ছে আমরা ওই দিন আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট করলো একেবারে পুকুরে চলে গেছে তা আমি প্রায় প্রতিটা মাহফিলই বলি দুঃখের সময় প্রশংসা কার আমি তখন ওই জায়গায় দাঁড়ায় চিন্তা করলাম আল্লাহ আজকে আপনার প্রশংসা আদায় করি আমি নিশ্চিত এর চাইতে ভালো কোনো কিছু আপনি অবশ্যই আমাকে দিবেন বলেন আল্লাহ আকবার আমি তখন তাৎক্ষণাৎ চিন্তা করলাম গাড়ির ভিতরে তো আমি থাকতে পারতাম গাড়িটা পুকুরে চলে গেছে ভিতরে যদি আমি থাকতাম আমার পক্ষে হয়তো বের হওয়া সম্ভব হতো না এই মাহফিলে আজকে এলান হতো যে তিনি আর দুনিয়াতে নাই এতটুকুন আল্লাহ আপনি দেন নাই শুধুমাত্র সম্পদের উপর দিয়ে চলে গেল এই জন্য সুক্রিয়া কার প্রতিটা ক্ষেত্রে যদি আপনি সুক্রিয়া আদায় করতে শিখেন এই সুক্রিয়া আদায় করার কারণে বালা মুসিবতের পরে যিনি কল্যাণ দান করে দিবেন তিনি কি হাদিসের দিকে তাকায় দেখেন মায়ুসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খতায়া মোমেন যখন বিপদে পড়ে যায় মোমেন যখন মুসিবতে পড়ে যায় এমনকি একটা কাটাও যদি মোমেনের শরীরে বিধে যায় মোমেন যখন উহ শব্দ উচ্চারণ করে আল্লাহ রব্বুল আলমিন মোমেনের গুণা মাফ করে দিয়ে জান্নাতের বাড়ি বুলন্দ বানায় দিবে একটা কাটা বিদলে ব্যথা আছে না নাই এই ব্যথার কারণেও মোমেনের গুণা যিনি মাফ করেন তিনি কে ভলান্টিয়াররা মেহরবানি করে বাচ্চারা যারা সাইডে আছে হ্যাঁ বাচ্চাদের আওয়াজ যেন কানে নাস হ্যাঁ যারা ভলান্টিয়ার আছে তাদেরকে বকা দেওয়া যাবে না এরা আমাদের মাহফিলের সৌন্দর্য কাজে এদেরকে বকা দেওয়া যাবে না আদর করে বলতে হবে বাবারা তোমরা একটু খেলো একটু দূরে গিয়ে খেলো কেন তারা যদি এখানে দাঁড়ায় কথা বলে এই নয়েজটা আসলে কনসালটেশন নষ্ট হবে বারবার মনোযোগ নষ্ট হলে এই কথাগুলো দিল থেকে আসবে না দিল থেকে না আসলে দিলে আসর করবে না বলেন আল্লাহ আকবার পিছনে যারা বসছিলেন আমি কিন্তু বলছিলাম আপনাদেরকে সামনে আসতে আপনারা সামনে আসেন নাই ওই যে দুঃখ মনোহরদির উপরে আমার এটা এখনো আছে সামনে কয়দিন থাকে আল্লাহ জানে এই তো মাসাল্লাহ কয়জন দায়িত্ব পালন করতেছে এই তো মাসাল্লাহ আসেন ওয়াজ কিন্তু এখনো শুরু করি না মাত্র প্রশংসার জায়গায় আছে নামাজ এখানে পড়বো রাজি আছেন ইনশাল্লাহ এই তো সামনের জায়গাটা পুরা করে বসেন নাহলে আপনি যে পিছিয়ে কথা বলতেছেন আপনি মনে করেন হুজুর দেখতেছে না এই আমি কিন্তু দেখতেছি আপনারা দুইজন বসে কথা বলতেছেন আপনারা মনে করেন এত কাঁচা চোখ নিয়ে আমি ওয়াজ করি পিছনে দুইজন বসে যে কথা বলতেছেন আমি পরিষ্কার এখানে বসে দেখি আলহামদুলিল্লাহ আমার দাদা ছিলেন সুফি বুজুর রহমতুল্লাহ আলে এই মাটির এই জনপদের জননন্দিত একজন আল্লাহর অলি ছিলেন তিনি আমার নানুর আব্বা ছিলেন কুদরত আলী মাওলানা সাহেব যিনিও এই জনপদের আরেকজন বড় বুজুর্গ আল্লাহর অলি ছিলেন এই জনপদের অনেক বড় বড় আল্লাহর অলি আছে হয়তো আপনারা সবাই চিনেন না কারিশা বুজুর রহমতুল্লাহ চেয়ারম্যান সাহেব বলতে পারবে অনেক বড় বুজুর্গ একজন আল্লাহর অলি ছিলেন মরানা মান্নার সাহেব হুজুর অনেক বড় আল্লাহর অলি ছিলেন শাসা হুজুর রহমতুল্লাহ আলী অনেক বড় অলি ছিলেন ওনার সন্তানরা অনেক বড় যোগ্য যোগ্য ভালো ভালো আল্লাহর অলি ছিলেন তো বহু অলির এই দেশ আমরা এই দেশের আদর্শ নষ্ট হতে দেব না পরেন ইনশাআল্লাহ একটু জোরে আল্লাহকে ডাক দিয়ে বলেন তো আল্লাহ আকবার এবার দেখি মাহফিলে তরুণ বেশি না বুড়া বেশি আমি তরুণদেরকে খুব পছন্দ করি আর মুরব্বীরা না আসলে মাহফিলের সৌন্দর্য হয় না তার মানে পছন্দের দিক দিয়ে দুইজনের কোনোজনই কম না তরুণ যারা আছো তোমরা আমার মহাব্বতের তরুণরা যারা পনেরো থেকে ৩০ বছর তোমরা একটু চিৎকার মেরে বলো তো আল্লাহ আকবর মাশাল্লাহ এবার যারা তিরিশের উপরে বয়স আপনি একটু বলেন তো আল্লাহ আকবর কিও এখনো তো কম মনে হয় না আবার একটু দেখতে চাই যাদের বয়স পনেরো থেকে তিরিশ একেবারে তাগরা যুবক তোমরা বলো আল্লাহ আকবর মাশাল্লাহ সুন্দর একটা আওয়াজ এবার দেখতে চাই মুরব্বীরা আপনারা বলেন আল্লাহ আকবর এবার মুরব্বী একটু কমে গেছে মানে তরুণ যেগুলো ভুল করে যোগ দিয়েছিল এরা সব দল ত্যাগ করে ফেলাইছে যে না আমরা আর ওই দলে নাই এবার দুই দল একত্রিত হয়ে বলেন তো আল্লাহ আকবর মাশাল সবচাইতে বড় কে আমার আল্লাহ এত বড় সাতটা সরিষার দানা আপনার হাতের মধ্যে রাখলে যতটুকু হবে সাত আকাশ আর সাত জমিন আল্লাহর কুদরতি দরবারের সামনে যদি রাখা হয় আল্লাহর কুদরতি হাতের সামনে যদি রাখা হয় তিন সাবাব সাত আকাশ আর সাত জমিন সাতটা সরিষার দানার চাইতে বেশি হবে না আকাশ জমিন যদি সরিষার মতো হয় আমার আল্লাহ কত বড় আল্লাহ সিংহাসনের সামনে সাত আকাশ আর সাত জমিন যদি রেখে দেওয়া হয় কাহালকাতিন মুলকাতুন বিআরদি ফালাতিন মরু প্রান্তের ভিতরে মরুভূমির ভিতরে একটা আংটি ছুঁড়ে মারলে কিছুক্ষণের মধ্যে আংটি যেমন হারা যাবে সাত আকাশ আর সাত জমিন আমার আল্লাহর সিংহাসনের সামনে যদি রাখা হয় কাহালকাতিন মুলকাতুন বিআরদি ফালাতিন ক্ষুদ্র একটা আংটির মতো হয়ে হারায় যাবে আংটির চাইতে বড় হবে না আল্লাহর সিংহাসনের সামনে যদি সাত টাকা সাত জমিন আংটির মতো হয় আমার আল্লাহ কত বড় বলেন আল্লাহ আকবার সে আল্লাহর জন্য যখন আমরা প্রশংসা করি আমার আল্লাহ খুশি হন আল্লাহ বলেন গোলাম ওয়াহিদাতুন বাইনি ওয়া বাইনাক আমার আর তোর মাঝে একটা চুক্তি হয়ে যাক তোর আর আমার মাঝে চুক্তিটা হলো তোর যত মনের চাহিদা যত বাসনা যত দুঃখ সব আমি আল্লাহকে বলবি আমি আল্লাহর সঙ্গে তোর চুক্তি হলো যখনই আমি আল্লাহর কাছে চাবি আমি আল্লাহ এক এক করে তোর মনের চাওয়া পাওয়া গুলা পুরা করে দিব খুশি না বেজার বলেন খুশি না বেজার তাহলে আমরা চাবো কার কাছে পাবো যার কাছ থেকে তিনি কে মনোহর দিন আমার ভাইরা চিন্তা করতেছেন এত বড় ভান্ডার কি আল্লাহর কাছে আছে আচ্ছা বলেন আছে হাদিস খুলে দেখেন আমার ভাইরা অবাক হয়ে যাবেন ওয়াহিদিন যদি সব মানুষগুলা সব জিনগুলো সব মানুষ আর জিন একত্রিত হয়ে খোলা প্রান্তের ভিতরে যদি দাঁড়ায় যায় আল্লাহর কাছে যদি চাওয়া শুরু করে আল্লাহ যদি একজন একজন করে প্রত্যেকের মনের চাহিদা পুরা করে দেয় সমুদ্রের ভিতরে সুই প্রবেশ করে সুই উঠালে সমুদ্র যেমন টের পায় না আল্লাহ যদি সবার মনের আশা পুরা করে দেয় এতটুকুন পরিমাণও আমার আল্লাহর ভান্ডার থেকে ফুরাবে না চিল্লায় বলেন আল্লাহ আকবর তো সে আল্লাহর কাছে কি আমরা চাইতে রাজি বলেন চাইতে রাজি যিনি আমাদেরকে দান করবেন তিনি কে আল্লাহর কাছ থেকে আমরা পাবই পাবো ওয়ান্তুম বিল ইজাবা যখনই আপনি মনের গহীন থেকে আল্লাহর কাছে চাবেন যিনি অবশ্যই আপনাকে অবশ্যই ফিরে দিবেন না তিনি কে দোয়া কবুল হয় তিন ভাবে কয় ভাবে ওয়াজ কিন্তু শুরু হয়ে গেছে খেয়াল রাখতে হবে কয় ভাবে এক নাম্বার দোয়া কবুল হয় মুফাজাআতান আপনি দোয়া করেছেন দোয়া করে আপনি বের হতে পারেন নাই মসজিদ থেকে যিনি দোয়া কবুল করে ফেলেছে তিনি কি এরকম দোয়া আমাদের জীবনে আসে না নাই কারো জীবনে নাই মসজিদ থেকে দোয়াটা করে বাড়ি আসতে পারেন নাই দোয়া কবুল হয়েছে না আবার কিছু দোয়া আছে এমন তাৎক্ষণাৎ কবুল করেন নাই দুই বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর পরে যিনি কবুল করেছেন তিনি কে ছাত্র জীবন থেকে দোয়া করতাম আল্লাহ আপনার দিনের একজন দায়ী হিসাবে কবুল করে নিন কোন সময় যেন আমার মাওলা কবুল করে ফেলল আজকে আপনাদের সামনে পর্যন্ত বয়ান করার সুযোগ করে দিল দোয়া যিনি কবুল করেছেন তিনি কে আল্লাহর কাছে ছোটবেলা থেকে দোয়া করতাম আল্লাহ অল্প বয়সে আপনার ঘরটা আপনি দেখেন আল্লাহ আপনি আপনার পৃথিবীর বিভিন্ন বৈচিত্র্য দেখেন সৃষ্টি জগৎটা দেখেন এই অল্প বয়সে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি বছর এক একটা দেশ দেখার তৌফিক দেয় আল্লাহর ঘরে আল্লাহ নিয়েছে অল্প বয়সে দোয়া করলে যিনি কবুল করেন তিনি কি আল্লাহ দোয়া কবুল করেনি ইমাম বুখারি রাহিমাহুল্লাহ দোয়া করেছিলেন হাদিসের খেদমত করবে ছোটবেলাতেই তিনি স্বপ্ন দেখলেন আল্লাহর নবী শুয়ে আছে ইমাম বুখারি নবীজির শরীরের উপরে মাসি গুলো উঠতেছে ইমাম বুখারি বাতাস দিয়ে মাসিগুলো তাড়িয়ে দিচ্ছে উস্তাদের কাছে গিয়ে ছোট্ট বালকটা বললেন উস্তাদ এমন স্বপ্ন দেখেছি শিক্ষক বলল ও আমার ছাত্র শোন এমন স্বপ্ন তুমি দেখেছ স্বপ্নের অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়ে এমন খেদমত করাবে হাদিসের নামে জালিয়াতি হাদিসের নামে মিথ্যাচার তোমাকে দিয়ে আল্লাহ বন্ধ করাবে সহি হাদিসের খেদমত আল্লাহ তোমাকে দিয়ে করাবে বলেন আল্লাহ আকবর কেমন কবুল হয়ে গেল আসাহুল কিতাব বাদা কিতাবিল্লাহ আল্লাহর এই কোরআনের পরে এই আল্লাহর কোরআনের পরে আকাশের নিচে জমিনের উপরে সবচেয়েতে নির্ভরযোগ্য অথেন্টিক মুসলমানদের সবচেয়েতে নির্ভরযোগ্য হাদিসের গ্রন্থের নাম হচ্ছে সহিহুল বুখারি বলেন আল্লাহ আকবার এই জন্য যারা সামনে বসেছেন চিন্তা করেন আল্লাহর কাছে যা চাবেন সব আল্লাহ দিবেন হয়তো একদিন আগে একদিন পরে আর আরেকটা দোয়ার রেজাল্ট আল্লাহ আখরাতের জন্য রেখে দিয়েছেন সেদিন আল্লাহ বান্দাকে ডাক দিয়ে বলবে গোলাম তোর জন্য প্রতিদান রেখে দিয়েছি বান্দা তখন জান্নাতের ভিতরে দেখবে ওই যে দুনিয়ার জীবনে দোয়া করেছিল দোয়ার রেজাল্ট আল্লাহ আখেরাতে রেখে দিয়েছে ওই রেজাল্ট যখন বান্দা পেয়ে যাবে আনন্দে মন ভরে যাবে আল্লাহকে বলবে আল্লাহ দুনিয়ার জীবনে যদি একটা দোয়া কবুল না হতো দুনিয়ার জীবনে যদি কোনো দোয়া কবুল না হতো সব যদি আখরাতের জন্য রেখে দিতে অনেক বেশি নিয়ামতের মালিক হয়ে যেতাম বলেন আল্লাহ আকবর যারাই এই মাহফিলে আসছেন দোয়া করলেই যিনি কবুল করেন তিনি কি বলেন তো দোয়া করব কার কাছে আল্লাহর এমন পাঁচটা নাম আছে যেই পাঁচটা নাম ধরে ডাকলেই আল্লাহ দোয়া কবুল করেন পাঁচটা নাম কি আমরা শিখবো এক নাম্বার নাম হলো আল্লাহ দুই নাম্বার নাম হলো আর রহমান পাঁচ নাম্বার নাম হলো আল হাই চার নাম্বার নাম হলো আল হাই পাঁচ নাম্বার নাম হলো আল কয়ুম কয়টা নাম হলো এই পাঁচটা নাম ধরে ডাকলি যিনি দোয়া কবুল করেন তিনি কি আপনি একটু দেখান তো কয়টা নাম সবাই বলেন তো এক নাম্বার নামটা কি মাশাল্লাহ দুই নাম্বার নামটা কি তিন নাম্বার নামটা কি চার নাম্বার নামটা কি পাঁচ নাম্বার নাম এই পাঁচটা নাম ধরে ডাকলে যিনি ডাকে সারা দেন তিনি কে ইনশাল্লাহ এই পাঁচটা নাম ধরে ডাকতে আমরা রাজি আল্লাহ আমাদের ডাকে সারা দিবেন পরেন ইনশাআল্লাহ দরুদ এবং সালাম পড়ছি সৈয়দুল মুরসালিন খাতামুন্নবিগির ইমামুম মুরসালিন ওয়ান্নবিগির আফতাবুন্নবুয়া শাহনশাহ দু জাহা আকায় নামদার তাজদার মদিনা আহমদ মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ যেন আমাদের দুরুদ সালামকে কবুল আর মঞ্জুর করে সকলে পড়ে না আমিন এবার আসেন তেলাওয়াত করিয়া বিল্লাহি মিনাশ الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقترب للناس حسابهم وهم في غفلة معرضون যত আমাদের হিসাবের দিনটা ঘনিয়ে আসছে মেহরবানি করে কথা বলা যাবে না আমার মাহফিলের কিছু কন্ডিশন আছে আমি শুরুতেই বলে নিস কোনো আওয়াজ করা যাবে না এই জায়গাটা পুরা করে বসেন সভাপতি সব আসেন হ্যাঁ বসেন ব্যাস এখন আর কোনো ওঠা বসা নেই কথা বলবো আর অল্প কিছু সময় বাকি আছে এর মধ্যে যদি আপনারা ডিস্টার্ব করেন কেমনে কথা বলবো বলেন